মুরব্বি নিজাম হাজিউল হারামাইন আমার শ্রদ্ধা রাজান মুরব্বি বাবাজিরা জাতির মাতার মুকুট অরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম আমার সমবয়সী কলেজের টুকরা যুবক বন্ধুগণ বিভিন্ন স্কুল মাদ্রাসা তালেবুল ইলম ছাত্র ভাইরা মহান রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরামের দরবারে লাখ কোটি শুকর যে আকাবুল হাকিমিন রব্বুল আলামিন আজকে মহান দিনে আল্লাহ রব্বুল আলামিন আসার বসার তৌফিক দান করেছেন কিছু নামাজ পড়ে কিছু নামাজের অপেক্ষা করে বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রবে করিম জুল জালালি ওয়া ইকরামের দরবারে লাখ করে শুকর আদায় করি অন্তরের কুটির থেকে মন প্রাণ উজাড় করে ইমানি কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বর্গ আলম আপনার আমার পরমাত্মার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল কওনাইন ওয়াস জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলগুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 62 নম্বর সূরা কত নম্বর সূরা 62 নম্বর সূরা সূরাতুল জুমআ সূরাতুল জুমআ থেকে 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনার আমার মায়ার নবী শহীদুল মুসলিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবনী থেকে দুখানা হাদিসের টুকরা আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন এই আয়াত কারিমা এবং হাদিসের টুকরার সাথে সামঞ্জস্য রাখে আল্লাহ তাআলা যেন কিছু আমাদেরকে বলার এবং শোনার আমলের তৌফিক দান করেন বলেন আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমরা যখন পৃথিবীতে বাঁচবে পৃথিবীতে চলাফেরা করবে পৃথিবীতে আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুমগুলির মধ্যে এক নম্বর স্থান অধিকার করেছেন ইমানের পরবর্তী স্থান হচ্ছে বান্দার জন্য নামাজ বান্দার জন্য কি নামাজ বান্দা নামাজ আদায় করবে সালাত আদায় করবে আল্লাহ তাআলার গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুদরতি পায়ে লুটিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবে বান্দা সিজদা আদায় করার পরে বান্দা সারাদিন সে তার মধ্যে পড়ে থাকতে হবে না সলাতের সময় সলাত আদায় করবে সলাত আদায় করার পরে আল্লাহ তাআলা নির্দেশ হলো ও বান্দারা পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহ তাআলার কাছে রিজিকের অন্বেষণ করো রিজিক তালাশ করো ফাইদা বুনিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ অবতাহু আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করেও আমি আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাও তোমরা দুনিয়া এবং আখেরাত তোমরা সকলের মধ্যে সর্বকাম হয়ে যাবে দুনিয়া এবং আখেরাতের সফলকাম অর্জন করবে তোমরা কামিয়াব হয়ে যাবে ভাইরা আমার মানুষ নামাজ আদায় করার জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ তারা সময় দিলেন পাঁচ নামাজ আদায় করার জন্য মাত্র এক থেকে ছয় ঘন্টা সময় ব্যয় হয় বাকি সময় আল্লাহ তাআলা বান্দার জন্য উপহার দিলেন ও বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চব্বিশটা ঘন্টা দিন রাত্রে সময় দান করলাম রে তোমরা চব্বিশ ঘন্টা রিজিক তালাশ করবা তোমাদের জীবিকা নির্বাহ করবা পরিবার পরিচালনা করবা রাষ্ট্র পরিচালনা করবা ব্যবসা পরিচালনা করবা কৃষি কর্ম করবা ফসল ফলাবা তোমাদের রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের মধ্যে তোমাদের সময়ের দরকার আমি আল্লাহ তালা সব বুঝি বুঝি এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ তালা ফজরের আসরের চার রাকাত ফরজ নামাজ মাগরিবের তিন ফরজ নামাজ ইশার ইশার জন্য চার ফরজ নামাজ তোমাদের জন্য ফরজ করলাম জুমার দিনে তোমাদের জন্য মাত্র নামাজ ফরজ করলাম আর বাকিগুলি সঙ্গে তোমরা তাড়াতাড়ি পড়বা পড়ার পরে আমি আল্লাহ হুকুম হয়ে যখন যাবে তোমরা জমিনের মধ্যে বিচরণ করবা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ করবা আমি অবতাবু মিন ফাদলিল্লাহ আল্লাহ কাসীরান আমি আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করবা আমি আল্লাহ তালা বেশি বেশি স্মরণ করবা সাহায্য প্রার্থনা করবা তোমরা দুনিয়া বাকরাতে সফল কাম হয়ে যাবা দুনিয়া বাকরাতে কি হয়ে যাবে বান্দা সফল কাম হয়ে যাবে ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর রূপে উজু করবে নামাজ আদায় করবে আল্লাহ নবী পবিত্র জবানে ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি সুন্দর করে নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পাঁচটি পরোনা জারি করবেন পাঁচটি উপহার দিবেন তার মধ্যে একটি হলো দুনিয়ায় আর চারটি হলো আখেরাতে তার মরণের সময় সহজ হয়ে যাবে কবরের আযাব থেকে মুক্তি পাবে ভুল সেরাতে রাস্তা বিজলির আকারে পার হয়ে যাবে হিসাব বিকাশ ডান হাতে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের মধ্যে দাখিল করাবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ নবী আপনার আমার প্রিয় নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার বান্দার একত্র নামাজ থেকে নামাজ পর্যন্ত এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত বান্দা যখন ঠিক মতো লক্ষ্য রেখে যখন নামাজ আদায় করবে এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত যতগুলি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলি নামাজের কারণে প্রাপ্ত হয়ে সেগুলি মাফ হয়ে যায় মাফ করিয়ে দেন ভাই আমার এই জন্য নামাজ এত ভালো জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে সামনে বসে বললেন ও আমার প্রাণপ্রিয় তোমরা শোনো রে যেই মানুষকে যেই বান্দা আল্লাহ তাআলা যেই গোলামকে মসজিদে বেশি বেশি আসতে দেন পা মসজিদে বেশি বেশি আসা যাওয়া করতে দেন পা ও সাহাবাইকরাম ওই মানুষগুলিকে তোমরা ইমানদার বলে সাক্ষী দিয়ে বলেন সুবহানাল্লাহ কিনা ইমানদার কিনা ইমানদার সুবহানাল্লাহ বিহামদি ইমানের কত দাম ইমানের কত দাম বাইরে আমার ইমানের কত দাম ইমান যে ব্যক্তি আনবে সে ব্যক্তি সর্বের চাইতে বেশি দামি হয়ে আল্লাহ তাআলা খুশির জন্য করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ বাড়ায়া আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে দান করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার কেমন দাম ইমানের ইখলাসের কত দাম ইখলাস আর আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় যে আল্লাহ কারণ সামনে দাঁড় করাইয়া দেয় শয়তান তাকে ধোকার ধোকা দিতে পারে না আর যে ব্যক্তি মসজিদে আসে না সব সময় শয়তান তাকে ধোকা দেয় আর আল্লাহ তাআলার কাছ থেকে তাকে বিরত রেখে জাহান্নামের পথে তাকে উঠায় দেয় বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আপনার আমার মায়া নবী পবিত্র জবানের মধ্যে বলতেছেন ও আমার প্রাণপ্রিয় মুতেরালি ও আমার প্রাণপ্রিয় তোমরা শোনো পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি স্থান তৈরি করেছেন যতগুলি স্থান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রে সবচাইতে উত্তম স্থান দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ এই মসজিদের মতো দামি জায়গা পৃথিবীর বুকে আর নাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াবুহা আল্লাহ নবী সাল্লাল্লাহু পৃথিবীর মধ্যে সমস্ত জায়গার চাইতে উত্তম জায়গা হলো মসজিদ আর সমস্ত জায়গার চাইতে নিকৃষ্ট এবং খারাপ জায়গা হলো বাজার বাজারের মধ্যে তো কত রকমের আমাদের আসা যাওয়া তাই না মসজিদে আসার সময় নাই মসজিদে আসার কি নাই সময় নাই ব্যবসার ঝামেলা ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা বিভিন্ন ঝামেলা দেখাইয়া দেখাইয়া মানুষ মসজিদে আসা বন্ধ করে দিছে মনে রাখবা মসজিদ ছাড়া তোমার কোনো কিছু গতি নাই কেয়ামতের ময়দানে মসজিদ সুপারিশ করে জান্নাতে ঢুকে দেবে আর মসজিদ সুপারিশ করে জাহান্নামে পৌঁছায় দেবে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল জুমআর মধ্যে এই জন্য বলেন ফাইনা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন وإذا رأوا تجارة أو لهوا انفضوا وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين আছে না নাই ঠিক বলছি না আমি ঠিক যে সম্মান উপর থেকে আসে ওই সম্মানের মূল্য আছে যে সম্মান উপর থেকে আসে সেই সম্মানের দাম আছে যেমন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই জন্য নামাজ পড়ার জন্য কলিং বেল যেদিন বাজতো না কলিং বেল তো ছিল না মা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতে পারতেন না ঘরের মধ্যে একটা বিড়াল ছিল একটা বিড়াল এই বিড়াল তাকে জাগিয়ে দিত নামাজ পড়ার জন্য কি জন্য নামাজ পড়ার জন্য জাগিয়ে এই সম্মান থেকে আসছে কথা বলে থেকে আসছে সম্মান উপর থেকে আসছে শরীরে হাত দিত না বিড়াল শরীরে হাত দিলে হতে পারে কোন নাপাক শরীরে থাকলে রাখতে সম্মানের সময় কিভাবে ডাক দিতেন ঘরের মধ্যে একটা কড়া ছিল দরজার করার মধ্যে এইভাবে লাড়ালাড়ি করতো খটখট শব্দ হতো হাজি সাহেব ভাত ভেবে নিত নামাজের সময় হয়ে গেছে আমাকে বিড়ালে ডাকতেছে বলেন সুবহানাল্লাহ নামাজের সময় হয়ে গেছে এই সম্মান কোথা থেকে এসেছে উপর থেকে এসেছে বাইরে আবার একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে তাশরিফ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলতেছেন ও আল্লাহর নবী ওই দেখা যায় আপনার সাহাবা সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জিবরাইল বলতেছে কে বলতেছেন কত মোহাম্মত করতেন জিবরাইল ফেরেশতারা সাহাবা کرامদেরকে মোহাম্মত করতেন আল্লাহ নবীকে বললেন ভাই জিবরাইল আপনি কিভাবে চেনেন আমার স্বামী আবু যর গিফারিকে কিভাবে চেনেন আল্লাহ নবীর কথায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতেছে ওগো আল্লাহর নবী গো আমি জিবরাইল শুধু একাই চিনি না একাই চিনি না আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবি আবু জর গিফারিকে চেনে বলেন সুবহানাল্লাহ আপনার সমস্ত সাহাবীর চাইতে অধিক চেনেন আপনার সাহাবি আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী অবাক হয়ে আসমানের সমস্ত ফেরেশতা আমার স্বামী আবু জর গিফারিকে ছেড়ে তার কারণ কি ভাই জিবরাইল রে কেন আমার স্বামী আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে ছেড়ে কারণ কি আমার স্বামী কি আমল করেছে যার কারণে আসমানের সমস্ত ফেরেশতাগুলি ছেড়ে আপনি দয়া করে আমাকে একটু বল জানিয়ে দেন আমি আমি যখন জানব সমস্ত সাহাবিদেরকে সে আমল করার জন্য নির্দেশ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহর নবী আপনার সাহাবী আবু দর গিফারিকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা চেনেন দুইটা আমলের কারণে কয়টা কথা বলেন কয়টা দুইটা আমলের কারণে কি আমল আল্লাহর নবীর সাহাবী আবু জার রাদিয়াল্লাহু তাআলা কি আমল আমার সাহাবী হযরত আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর নবী গো আপনার সাহাবী এক নাম্বার আমল করেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ইখলাস যেটা আল্লাহ তাআলা তাওহীদ ও একত্ববাদ ধারণ করে আল্লাহ তাআলা তাওহীদ ধারণ করে সেই সূরার নাম কি কথা বলেন সূরাতুল ইখলাস কি নাম সূরাতুল ইখলাস এই সূরা একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবে ওয়ালা ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন কোরআন পড়ার সওয়াব দান করবে বলেন সুবহানাল্লাহ দুইবার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান গো আল্লাহ তাআলা ওই ব্যক্তি আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার আল্লাহ তাআলার কোন গোলাম যদি তিনবার সূরাতুল ইখলাস দান করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পবিত্র জবানে ফরমান কোরআন শরীফ পড়ার যে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার সূরাতুল ইখলাস পড়ার পর বদৌলতে ওই ব্যক্তির আমল মধ্যে আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে বলেন সুবহানাল্লাহ ওগো নবী আমি জিবরাইল বলতেছি আপনার সাহাবী আবু জারকে ফাজিলা দিয়ে আল্লাহু তাআলা রুকে এক নাম্বার কারণে আসমানের সমস্ত গো আপনার সাহাবী সূরাতুল ইখলাসের আমল সব সাহাবীর চাইতে বেশি বেশি আমল করে বলেন সুবহানাল্লাহ বেশি বেশি আমল করে পারবেন না সূরাতুল ইখলাস সময় লাগে এক থেকে দেড় মিনিট দুই মিনিট আমার মনে হয় দুই মিনিটও লাগবে না দুই মিনিটও লাগবে না পারবেন না আমলটা করতে বলেন আমার আল্লাহ নবী প্রশ্ন করলেন ভাই দ্বিতীয় নম্বর কারণ কি আমার সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে আর কোন কারণে আল্লাহ তাআলা ভালোবাসেন সমস্ত ফেরেশতারা চেনেন আল্লাহর নবীর সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ওগো আল্লাহর নবী গো আপনার আবু জার এত নম্র এত ভদ্র আপনার আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সব সময় নিজেকে নিজে সব সময় ছোট মনে করে বলেন সুবহানাল্লাহ নিজেকে নিজে সব সময় কি মনে করে ছোট মনে করে হোগা মানে একটু পয়সা হলেই তার ফুলে যায় তার সিস্টেম দেখে বোঝা যায় যে বিশেষ সেরা বাচ্চা হতে পারে ঠিক না ঠিক অহংকার করা যাবে না যে ব্যক্তি অহংকার করে চলবে আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার পড়বে আল্লাহ বিশেষ চাদর নিয়ে তারা হাজরা করলো কেমন দিন আমি তাকে ছাড়বো না আমি তাকে ছাড়বো না অহংকার আল্লাহ তালার ভূষণ অহংকার করা একমাত্র আল্লাহ তাআলারই সবার পায় আর পৃথিবীর কারো নয় পৃথিবীর কারো নয় ভাইরা আমার যে ব্যক্তি টাকলুর নিচে কাপড় পরে রাস্তা দিয়ে খবর খবর করে হেঁটে যায় জমিন তাকে জবাব দেয় এ আল্লাহর দুশ্মন তুমি আমার মুখের উপর দিয়ে হাঁটতেছো সাবধান আমার নিজাস থেকে ইনসান সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন আমার থেকে তোমাকে তৈরি করা হয়েছে রে ও আল্লাহর দুশমন একদিন আমার গর্বে আসবি আমার বুকের উপর যেইভাবে মতো আমার গর্বের ভিতরে যেদিন আসবি সেদিন তোমাকে আসলে সুদে হিসাব করে করে তোমাকে বুঝাইয়া দিব নাও তুমি না বলেন এই জমির দ্বারা আমাকে সৃষ্টি করা হয়েছে এই জমিনের উপর আমি ফসল পড়ায় খাই এই জমিনের গরমের ভিতরে একদিন ঢুকবো আমি কিভাবে অহংকার করতে পারি কিসের অহংকার মজ্জু নদী রহমতুল্লাহ আলাইকে এক বাচ্চার ছেলে প্রশ্ন করে তুমি কি চেনো আমাকে আমি কে তুমি কি আমাকে চেনো আমি কে মজ্জু আবুল হাসান নদী রহমতুল্লাহ আলাই বলেন হ্যাঁ আমি তোমাকে চিনি কি ছিল তুমি হলো এক দেশের দাওয়াত দিতে আমাদের রাষ্ট্রে আসছো আমি হলাম আর দেশের আমাকে তুমি কি চেনো তুমি তোমাকে এই সূত্রে চিনি এই সূত্রে তোমাকে চিনি যেদিন তোমার তোমার বাবা তোমার বাবার পুরুষ থেকে যেদিন তুমি বাইরে হয়েছো মা বাবা দুইজনের গোসল খরচ হয়েছে তুমি সিরাক করা বাবা আবার পানি এই সূত্রে চিনি এখন পৃথিবীতে আছো তুমি সাড়ে সাত কেজি পায়খানার ক্রান্তি পায়খানা নিয়ে ঘুরতেছো তুমি পায়খানা টাঙ্গি এই সূত্রে তোমাকে চিনি যখন মৃত্যুবরণ করবারে আল্লাহর কোরআন সেদিন তুমি পয়সা গন্ধা হয়ে যাবা এই সূত্রে তোমাকে চিনি আর কোন সূত্রের দরকার নাই বাদশা হইয়া গেল এমপি হইয়া গেল মন্ত্রী হইয়া গেল আল্লাহ তাআলা যদি একটু নারাজি দেখায় দেখায় যদি একবার পাতলা পায়খানা দুইবার বমি দেয় সোজা হয়ে খাটের উপরে শুইবা আর কোনো লড়াচড়া করার কোনো শক্তি নাই ঠিক না বেটে একবার পাতলা পায়খানা দুইবার বমি কিসের হংকার এরপর যদি টাকা বস্তা আনি দেওয়া হয় আপনার একটা বস্তা টাকা নিয়ে যাইতেছে বলবো সর এখান থেকে আমার জীবন বাঁচে না কিসের টাকা হজরতে আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ একদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন আল্লাহ আমি তো জানি আমি কোনোদিন আল্লাহ হব না যদি আমি আল্লাহ হতাম আপনি যদি মুসা হইতেন আমি যদি কথা বলেন আমি যদি আল্লাহ হতাম আপনি যদি মুসা হইতেন আপনি আমার কাছে কি চাইতেন আজি প্রশ্ন <laughs> কি প্রশ্ন আজিব প্রশ্ন আশ্চর্য ধরনের প্রশ্ন ও আল্লাহ আমি তো আল্লাহ হইতে পারবো না এটা আমি নিজেও জানি আপনিও জানেন কিন্তু আমি যদি হতাম আপনি যদি মুসা হতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তারা বলেন কোন রাগ করে নাই বন্ধু তো ঠিক আছে না বন্ধু বন্ধু যদি রাগ করে করে না হাজার থাপ্প গালি দেয় আমার কাছে দেখবে না হাসি ঠাট্টা মশাইয়ের মধ্যে গালি দেয় হারাম খবরদার প্রত্যেকটা কথা আপনার প্রত্যেকটা কথা ভালো হোক আর পৃথিবীতে ভাসমান বিরাজমান করতেছে এটা রেকর্ডিং রেকর্ড হয়ে আছে আপনি ভালো বলেছেন না মন্দ বলেছেন প্রত্যেকটা আপনি হাসি ঠাট্টা মশাইয়ের মধ্যে গালি দিতেছেন হ্যাঁ মাতুলে গালি দিতেছেন আস্তে আস্তে খবরদার একটা গালি দেওয়া হারাম আর একটা হারাম সাত হাজার বছর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট নাউজুবিল্লাহ বলেন খবরদার হাসি ঠাট্টা তো ঠাট্টামি করে গালি দেওয়া যাবে না গালি দেওয়া হারাম কে বলছেন কে বলছেন আপনার আমার মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধু বন্ধুর জন্য রাগ করে না এক বন্ধু আর করে বন্ধুর গালে বলে ভাগ করে একটা থাপ্পড় মারে ঠিক না পিঠের মধ্যে থাপ্পড় মারে তুই আমার থাপ্পড় দিলি থাপ্পড় দিয়ে সরিয়ে যায় যদি আরেকটা দেয় আবার ওইটা যদি আরেকটা দেয় আসে না এরকম আল্লাহ এবং প্রত্যেকটা নবী আল্লাহর সঙ্গে দোস্তি ছিলেন প্রত্যেকটা নবী আল্লাহর মহাব্বতের বান্দা আল্লাহর মহাব্বতের গোলাম সবচাইতে রাগী পাওয়ারফুল চারজন রাসুল ছিলেন তার মধ্যে একজন রাসুল হলো হযরতে মুসা আলাইহিস বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আপনি যদি মুসা হতেন তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ তারা রাগ করলেন না রাগ না করে আল্লাহ তারা বললেন ও মুসা জানি তুমি কোনদিন রব হবে না আমি কোনদিন মুসা হব না যদি আমি যদি আমি হতাম যদি আমি হতাম মুসা তুমি যদি রব হতা আমি মুসা তুমি রবের কাছে সুস্থতা চাইতাম সব চাইতে বেশি বেশি তোর কাছে আমি সুস্থতা চাইতাম বলেন সুবহানাল্লাহ কি চাইতাম সুস্থতা চাইতাম সুস্থতা এত দাম এত মূল্য একটা সুস্থ মানুষের পকেটে টাকা না থাকলেও তার ঘরে শান্তি আছে ঠিক না বেটি একটু অসুস্থ হয়ে গেলেই তার সমস্যা যত পয়সার মালিকের হোক না কেন সে খাইতে পারে না অসুস্থ হ্যাঁ যত রকমের ট্যাবলেট আছে গ্যাসের ট্যাবলেট আছে শেষ কিন্তু গ্যাস ভালো হয় না খালি চলাফলা করে কলিজা পর্যন্ত চলে এর যে আর অসুস্থি কিছু আছে আর অশান্তির কিছু আছে কিছু নাই আল্লাহ তার সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত বড় মখলুক বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা বলে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের করতে নামাজের আরো আয়াত আলোচনা করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা সবচাইতে উত্তম জায়গা উত্তম স্থান হচ্ছে মসজিদ আল্লাহ ঘর মসজিদ জান্নাতের বাগান আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সবচাইতে নিকৃষ্ট জায়গা কি বাজার আর আমরা সারাদিন বাজারে কাটিয়ে দেই কিন্তু মসজিদে আসার সময় পাই না বাইরে আবার যারা ওজন প্রদান করবেন আমাদের জন্য নামাজ বিনা ওজনে কারা করে নেবে ছেড়ে নেবে তাদের হাসর হবে কাফের মুশরিকদের সাথে নাউজুবিল্লাহ বলবেন না কার সাথে যারা অসুস্থতার সাথে থাকা সত্ত্বেও বিনা ওজনে নামাজ কাজা করবে তাদের হাসর হবে কেয়ামতের কেয়ামত হবে তাদের কাফেরদের সঙ্গে কার সঙ্গে কাফেরদের সঙ্গে শুধু তাই নয় যারা রাজত্ব রাজত্ব চালানোর জন্য যারা ওজন পেশ করবে আমাদের তার হাসর হবে ফেরাউনের সঙ্গে কার সঙ্গে কথা বলেন কারণ ফেরাউন রাজত্ব চালিয়েছে রাজত্ব চালার উজুর যে দিবে তার হাসর হবে ফেরাউনের সঙ্গে বলেন নাউজুবিল্লাহ ভাই আমার যারা চাকরি করবে চাকরির কারণে যারা ওজোর নামাজে ওজোর পেশ করবে তাদের হাসর হবে হামানের সঙ্গে কারণ হামান চাকরি করত ডিউটি করতো ডিউটির কারণে সে নামাজ আদায় করে নাই আল্লাহর হুকুম পুরা করে নাই সে কুখ্যাত কাফের ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা চাকরির উজুর দিয়ে নামাজ কাজা করবে তার হাসর হবে হামানের সঙ্গে কৃষি এবং ব্যবসার ওজন দিয়ে যারা আল্লাহর হুকুম ঘোরা করবে না যারা কৃষি কারণে কৃষি ভ্রমণ কারণে ব্যবসা করার কারণে তারা পেশ করবে হাজির হবে না আল্লাহ তাআলাকে সিজদা করবে না তাদের হাসর হবে তাদের হাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে কার সঙ্গে উবাই ইবনে খালফের সঙ্গে আপনার আমার কবি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবাই ইবনে খালফ ব্যবসা করতেন বিশিষ্ট একজন ব্যবসায়ী ছিল তার ব্যবসার মধ্যে সুদের কারবার ছিল কিসের কারবার সুদের কাবার ছিল সে কৃষি কর্ম করত কৃষি ভবনের মধ্যে মানুষের শস্য ফসল মানুষের কাছে শস্য ফসল না থাকার কারণে অধিক চক্রবৃদ্ধি দামে মানুষের কাছে ফসল বিক্রি করত এই জন্য সেইকে তাকে আল্লাহ তারা কুখ্যাত কাফের কাফের উদাহরণ উপাধি দিলেন কাফের উপাধি দিয়ে বললেন যারা পৃথিবীতে যুগে যুগে এইভাবে শিলালঙ্ঘন করবে চাকরির কারণে কৃষিকর্মের কারণে উবাই ইবনে খালফের সঙ্গে তাকে হাসর করা বলেন নাউজুবিল্লাহ দুররাতুন নাসিহের কিতাব সাক্ষী দেয় আপনারা আমার মায়া নবী পবিত্র জমানে ঘোষণা করতেছেন যারা যারা চাকরির কারণে কারিগরি কারণে যারা কারিগরি করার কারণে হাতের কাজ কারিগরি কাজের কারণে যারা নামাজকে ছেড়ে দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসর নসর করাবে কারুনের সঙ্গে বলেন নাউজুবিল্লাহ কার সঙ্গে কারুনের সঙ্গে কারণ কারুন ছিল তার সাথে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালাম এরা দুই ভাইয়ের ভগ্নিপতি ছিল কারুন বৈধ ভাই ছিল না হ্যাঁ যখন আল্লাহ তাআলা পরশ পাথর দিলেন স্বর্ণ বানানোর জন্য কারণ আল্লাহ তাআলা যতগুলি কিতাব নাজিল করেছেন সবচাইতে বড় কিতাব আঠাপ বাই বারো হাত আঠাপ বাই বারো হাত জাবুর কিতাব কি তাওরাত কিতাব কি কিতাব তাওরাত কিতাব এক হাজার খন্ড সুবহানাল্লাহ বলেন কত খন্ড দিয়ে পাপিস আল্লাহ আমি পাবো আমি পাবো আমি আল্লাহ তালা তোমার ব্যবস্থা থেকে একটা পাথর বললেন যাও দিয়ে আসো কয় লাগাবে সেটা হয়ে যাবে এই স্বর্ণকারের কাজ কে করবে কয় যে স্বর্ণকারের কাজটা আমাদের ভক্তিপতি ভালো জানে কারণ হেরের দায়িত্ব দাও কয় ঠিক আছে কারণ এটা যেটাতে লাগাইবা এটা স্বর্ণ হয়ে যাবে জিনার মধ্যে লাগাবে স্বর্ণ হয়ে যাবে আর এই বান্ডিশ করার পরে কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই স্বর্ণ আল্লাহ তার এই পাথর আল্লাহ তার পক্ষ থেকে উপহার এসেছে আবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করে আল্লাহ তালাকে আমারও ফিরাই দিতে হবে আমাকে কি করতে হবে ফিরাই দিতে হবে কারণ স্বর্ণ বানায় স্বর্ণ বানায় স্বর্ণ বানায় আর যে তাওয়ার কিতাব বানিশ করতেছেন স্বর্ণ দিয়ে বানিশ করার পরে এই কারণে পাথরটা কি বের হচ্ছে সরাই হয়েছে কয় বানাইতে পারেন ওই যে থুইলাম পাইতেছি না এর নাম যে কারুন তার একটা প্রভাব এখানে সে এখানে চুরি করছে এখানে কি এরপরে বিভিন্ন রাষ্ট্রে সে এমন সম্পদের পাহাড় করছে শেষ পর্যন্ত এই সম্পদ কি করতে পারে নাই এই সম্পদ আল্লাহ তাআলার কাছে জাকাতও দেয় নাই আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন জাকাত জাকাতের বিধান এসেছে জাকাতও দেয় নাই আর এই সম্পদ নিজে ভক্ষণ করতেও পারে নাই আজ পর্যন্ত মিশরের পিরামিডে এখন পর্যন্ত পরিদর্শনে গেলে বোঝা যায় প্রতি পাঁচ মিনিট পর পর বড় করতেছে এখনো ডাকতেই আছে আউজুবিল্লাহ এখনো কি প্রতি পাঁচ মিনিট পর পরে সেখানে সেই সরকার সেখানে একটা ব্রিজ নির্মাণ করেছেন পরিদর্শকদের দেখার জন্য এখন পাঁচ মিনিট পর পর বড় করতেছে পাঁচ মিনিট পর পর ডাকতেছে সে বড়টা গন্ধ দুর্গন্ধ আউজুবিল্লাহ বলে ভাইয়েরা আমার পৃথিবীর মধ্যে ইতিহাস করছেন আল্লাহকে আমরা চিনি না নবীকে চিনি না কেন চিনি না আল্লাহ হুকুম কেন পুরা করি না যারা আল্লাহ গোলামি করবে না যারা আল্লাহ হুকুম পুরা করবে না যুগে যুগে তারা হবে অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত নির্যাতিত মুসলমানরা নির্যাতিত হচ্ছে একমাত্র কারণ আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিয়েছে ঠিক আছে আল্লাহ তাআলার হুকুম যখন পুরা করবে আসমান থেকে যখন বান্দা ডাক দিবে মাতা নাসরুল্লাহ কোথায় আল্লাহর সাহায্য আল্লাহ তার সঙ্গে সঙ্গে জবাব দিবে আলা ইন্না নাসরুল্লাহ করিব সুবহানাল্লাহ ওয়াহ এই যে আমার সাহায্য নাও সাহায্য নাও আমার সাহায্য ভাইরা আমার লম্বা ইতিহাস বাকি আলোচনা আগামী জুমায় করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে অনুরোধ করে বলি ও আল্লাহর বান্দা ও নবীজির উম্মত আমরা কোন জাতি মুসলিম জাতি আমরা নিজেদের নিজেদের সম্মানকে ভুলে গিয়েছি নিজেদের সম্মানকে ভুলে গিয়েছি এই জন্য নিজের আত্মসম্মান ভুলে গিয়েছি কেমন ছিলেন আমাদের আদি পুরুষ কেমন ছিলেন আমাদের সাহাবাই কালাম বলেন সুবহানাল্লাহ এই সাহাবাই কালাম সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে আমি একটা হাদিস গত জুমার আগের জুমার পড়েছি পড়েছিলাম সাতজন সাতজন সাহাবির সাতটা গুণের কথা আপনার আমার মায়ার নবী বলেছেন এই হাত হাদিসটা এখন পর্যন্ত ব্যাখ্যা করা হয়নি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী জুমায় এই হাদিস থেকে কিছু আলোচনা সাহাবাই কেরামের চরিত্র সম্পর্কে আদব আখলাক বিধিবিধান তাদের তাদের একনিষ্ঠতা তাদের আইবাদা তাদের গোলামি সম্পর্কে আগামী জুমার থেকে আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে সমস্ত আলোচনা করেছি আমি গোলামকে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন